হ্যালো আসসালামু আলাইকুম আজকের আমরা আবার নতুন একটি অঙ্ক নিয়ে আসলাম যে অঙ্কটি ক্লাস নাইন ও টেনের অধ্যায় থ্রি দশমিক ওয়ান থেকে নেওয়া হয়েছে তো এই ধরনের অঙ্ক দেখা গেছে অনেক পরীক্ষায় আসে তো আসলে অনেক অনেকভাবে ভুল করে ফেলায় তো দেখব এই অঙ্কগুলো কীভাবে সমাধান করা যায় আর এই অঙ্কটি অন্য রকমের করা যায় কিন্তু সহজ পদ্ধতিতে যেভাবে করা যায় তা নিয়ে আমি কথা বলবো আর এখানে সহজ পদ্ধতি দেখাবো তো আর আমাদের এই চ্যানেলে যে সহজ কিভাবে অঙ্ক করা যায় মানে সহজে কিভাবে শর্ট করে অঙ্কগুলো করা যায় এবং সহজে বোঝা যায় এরকম অঙ্কগুলো করব তো দেখুন আমরা অঙ্কটি শুরু করি অঙ্ক দেখুন square x square plus ten x plus twenty ফোরকে দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করো মানে এটাকে দুটি বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে জাস্ট তো দেখুন পরিদত্ত রাশিকে আমাদের x square plus ten x plus twenty four তো আমরা দেখেন এখানে x square plus ten x plus এখানে দিচ্ছি ফাইভের ফার স্কোয়ার তার মানে ফাইভের ফার স্কোয়ার দিলে দেখুন কি হয় ফাইভ ইন্টু ফাইভ হয় কি পঁচিশ তো এখানে আছে কত আমার চব্বিশ কিন্তু আমি পঁচিশ নিলাম কারণ তো এক মাইনাস করে দিছি দেখুন চব্বিশই থাকে তাইলে তো দেখুন তারপরে আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাই a square plus b square তো দেখুন স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ কি এ এক্স বি কি এটা b plus b square minus two তো এখন দেখি আমরা এটাকে ধরলে square plus two a b plus b square সূত্রটা কি প্লাস বি হলো স্কোয়ার তো দেখুন এখানে দশ হয়েছে কিনা পাঁচ দুগুণে দশ এক্স তো এখানে কী হয় এক্স প্লাস ফাইভ হল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ানের পর স্কোয়ার দেওয়া আর না দেওয়া সমান কথা তো আমাদের বলছে কি দুইটি দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করতে তো আমাদের কী হয়েছে x plus five square minus one square তো অর্থাৎ এটি হচ্ছে অঙ্কের উত্তর হবে যে x plus five whole square minus one square এটি আনসার যদি কারো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের ধারাবাহিক অঙ্কগুলো আপনারা দেখতে পারেন এবং কোনো অঙ্কের সমস্যা থাকলে তার সমাধান করে নিতে পারেন তো আশা করি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপনারা অ্যাড থাকবেন ওকে আল্লাহ হাফিজ